নিজৰ বুলি বলে তুমি আসাবু কুতে বিচাৰু মই তোমাৰ বনত উমৰি বলে নদী বয় জানা মৰমখে ৰই সাগৰে ঘরে আসা মোর প্রতি তো গানে গানে নিজর বুড়ি বলে তুমি আসাবু কুতে দিশারু মই তোমার বনত উমলি বলে নদী ভয় জানা মৰমকে সাগর সাগৰৰে কৰি মৰণৰ সফুৰা অভিমানী কলবোৰকো দি যাব পাৰিবানে গোপনে ঠিকনা হেঙুলি আবেলি মোৰ তুমি সাৰে আছা মোৰ প্ৰতিটো গানে গানে নিজৰ বুলি বৰে তুমি আছা বুকুতে বিচাৰো মই তোমাৰ বনত সুমৰিবনে নদী মই জানা মৰমকে লৈ সাগৰৰে থালি ধারি দিয়া পোহরে রে জোনাকি জোনাকি মেলা সিনাকি সিনাকি তোমার ঘরে আসা মোর প্রতীত গানে গানে নিজর বুড়ি বনে তুমি আসাবু কুতায় বিচাৰো মই তোমাৰ মনত উমৰিবনে নদী মই যাৰা মৰমকে ৰৈ সাগৰৰে নদী বয় জানা মর বখেরই সাগরে নদী বয় জানা মর বখেরই সাগরে